thank you হ্যালো এভরিওন কেমন আছেন সবাই একে ব্লগসের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে যে বাইকটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার Suzuki new S F FI FS classic plus এটা ম্যাট ব্লু কালার এটার যে গেট আপটা অ্যাকচুয়ালি দেখতে দেখার মতো একটা গেট আপ এটার যে হচ্ছে মানে বডি শেপটা এটা মাস্কুলার একটা বডি শেপ রেসিং একটা ফিল পাওয়া যায় এটা কিন্তু ডাবল ডিক্সের একটা bike single channel ABS brake করা ওই ইউজ করা হয়েছে সাথে কিন্তু টেলিস্কোপিক সাসপেনশন আর এটা টায়ার যেটা দেখতেছেন রেয়ার টায়ার এটাও কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি অনেক মোটা একটা টায়ার যেটা মানে যে কোনো রোডে যদি ব্রেক করা হয় এটা কিন্তু স্লিপ করার কোনো সম্ভাবনা নাই এটা কিন্তু টু ইন এক্সস্ট ইউজ করা হয়েছে পিছনে কিন্তু মনোশক সাসপেনশন ইউজ করা হয়েছে আর ওভারঅল সব কিছু মিলায় এটার এটা কিন্তু অনেক দারুণ আর এটার যে মিটারটা দেখতেছেন এটা হচ্ছে এফআই ইঞ্জিনের এফআই ইন্ডিকেটরটা সহ টাইমও কিন্তু দেখা যায় এটা three part handlebar use করা হয়েছে সব কিছু মিলায় এটা কিন্তু লুকিংসটা অনেক সুন্দর ট্যাঙ্ক যেটা ট্যাঙ্ক কিন্তু টুয়েলভ লিটার ট্যাঙ্ক ক্যাপাসিটি সাথে যে সিটটা দেখতেছেন এটা কিন্তু ফ্লিপ সিট ইউজ করা হয়েছে ডাবল সিট যেটা পিলিয়নও কিন্তু বসে অনেক মজা পাবে আর এটা কিন্তু টায়ার গার্ড ইউজ করা হয়েছে টায়ার গার্ডটা কিন্তু থাকায় পিছনে যদি কেউ থাকে তার কিন্তু মানে অ্যাকচুয়ালি কাদা ছেড়ানোর কোনো সম্ভাবনা নেই এটার যে ইঞ্জিন ইউজ করা হয়েছে এটা কিন্তু একশো পঞ্চান্ন সিসির একটা engine FI engine fuel injector system আর এটার যে টেল লাইটটা দেখতেছেন টেল লাইটটা কিন্তু অ্যাকচুয়ালি এলইডি একটা টেল লাইট ইউজ করা হয়েছে এটা লুকিংসটা মানে পিছনে লুকটা অনেক সুন্দর দেখায় হ্যাঁ, সব কিছু মিলায় কম্বিনেশনে এটা বাইকটা কিন্তু অনেক জোস একটা কালার আর সাথে বসে হ্যান্ডেল বার ধরে কিন্তু অনেক দারুণ একটা ফিল পাওয়া যাবে রেসিং একটা ফিল পাওয়া যাবে আর এটা কিন্তু প্রাইস খুব আহামরি বেশি বেশি না এটা মাত্র তিন লক্ষ চৌত্রিশ হাজার নশো পঞ্চাশ টাকা প্রাইস